না পাইলে মিনু সুন্দর মুখ আর সুন্দর থাকবো না এইভাবে তো নিয়ম নাই তাই কিছু বাড়তি টাকা দিলে কি করছে মারছে আইনে আছে মারার বিচার নব্বই দিনের মধ্যেই শেষ করতে হয় লোভে পড়ে যার তার হাতে অ্যাসিড তুলে দেবেন মনে রাখবেন অ্যাসিড ছুড়বেন তো মরবেন খবর রেখো খবর রেখো হইতে আসে দেরি আতর মেখা ঈদের নমাজ হবি রে পুরি মন খবর রেখো খুশি মোরা মুসলমান এক হইল রমজানের এক কোরবান আসি আরসি ফ্রিডম অফ চয়েস হে আগে সবানে গোসল এক সবানে কাপড় কাচা সেই সবানে গোসল গ্লিসারিন লন্ড্রি সাবান চাল মসুরের ডাল লবণটা কি নাফমণি গুণে ভরপুর ওজনটাও এক কেজি কি জানি লবণটা মোল্লা সল্ট লবণ দেবে প্রতিজন পানি পড়ে ঝড়ের বাতাসে ওড়ে কেমন টিন ভাই আমার ঘরের চাল টিকে আছে বহুদিন দেখাই কেমন বলো নতুন দেখো এখন নতুন ভালো ভালো দিন চাই ভালো ভালো দিন চাই গরু মার্কা মারা ঢেউ হ্যাঁ মজবুত দেখছই এইটাই ভালো দিন গরু মার্কা মারা ঢেউ কই যাও টিন কিনতে কোন টিন কিনবা ভালো টিন হ্যাঁ ভালো টিনের মার্কা কি আরে করস কি কোন টিন কিনোস গরু মার্কা আরে গরু মার্কা কেন আমার ইচ্ছা বাজারে তো আরো টিন আছে কাকু গরু মার্কা পচা টিন পচাই ভালো গরু মার্কা টাকা নষ্ট তোমার কি দিন পরে পস্তাবি তাতে তোমার কি তুমি গরু মার্কা দিয়ে ঘর বানাইছো ওরে না করো কেন গরু মার্কা ইজ্জত গরু মার্কায় সম্মান আমার বাড়িতে গরু মার্কা ওর বাড়িতে গরু মার্কা ইজ্জতে আমার সমান হয়ে গেল না মজবুত টেকসই এই টিন ভালো টিন গরু মার্কা মারা টিন আবুল খায়ের স্টিলের গরু মার্কা ঢেউটি অত বোকা হয়েও না ঘরের টিন পরের কথা কিনো না গরু মার্কা ঢেউটি মানুষের আশা ভরসার টিন বাংলার বুকে বাংলার নারী আজ জাগবেই প্রতিটি প্রাণে স্বপ্ন বুনে করছে দে সম্ভাবনা নানা পেশার এই নারীরাই গল্প গেথে যান লাল সবুজের কথা বলে বল সাবান to shop for